তাই না আমরা মুসলমান আমরা সৌভাগ্যবান আমরা গর্বিত আমরা মহানবীর উন্মত এর চেয়ে বড় গর্বের কথা কি হতে পারে তাদের আমরা অনুসরণ করি এর চেয়ে গৌরবের কথা কি হতে পারে মহানবী ছিলেন রহমতুল্লাহ আমিন তাই না উনি বলেছেন কি তোমরা সর্বশ্রেষ্ঠ মত আমরা সর্বশ্রেষ্ঠ মত কুন্তুম খারম মাতিন মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা কার অনুসারী কার উম্মত যিনি মিথ্যার উপর সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন অন্যায়ের উপর নাকে প্রতিষ্ঠিত করেছিলেন অকালের উপর অকালের উপর কল্যাণকে প্রতিষ্ঠিত করেছিলেন বৈষম্যর উপর সাম্যক প্রতিষ্ঠিত করেছিলেন স্বেচ্ছাচারের উপর বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন আমরা সেই নবীর উম্মত আমরা গর্বিত আমরা সংগ্রামে নেমেছি কেন মানুষকে মুক্তি দেওয়ার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য শান্তিযোগ্য মতামতের ব্যবস্থা করার জন্য ইনশাল্লাহ আমরা পারব ইনশাল্লাহ আমরা পারব যারা অকল্যাণ করে জুলুম করে তার উন্মতি মোহাম্মদ হতে পারে না হাত মুখ থেকে অন্য মানুষের কোনো ক্ষতি হয় না আমাদের হাত থেকে আমাদের মুখের উচ্চারণ থেকে অন্য মানুষের জন্য ক্ষতি না হয় তাহলে আমরা উন্মতি মোহাম্মদ হতে পারবো আরো একটা কথা আমাদের কথার কথা বলে সন্ত্রাসী সন্ত্রাসী বলে ইসলামে কোনো কথা নাই ইসলামে কোনো কথা নাই সন্ত্রাসী বলে জিয়াদ আছে জিয়াদ আছে জিয়াদ ফরজ জিহাদ করাকে জেহাদ বলে জেহাদ উনি ফরজ করা হয়েছে আমরা সন্ত্রাসী নই সন্ত্রাসী আখ্যা দিয়েছে কি আমাদের ওই পশ্চিমা দেশগুলো ইরাক ধ্বংস করেছে মা বোনের ইজ্জত নষ্ট করেছে বাচ্চাদের মেরে ফেলেছে লিবিয়া নষ্ট ধ্বংস করেছে আফগানিস্তান ধ্বংস করেছে এখন